মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে ভাবেই দিন চলেছে মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে ভাবেই দিন চলেছে পাশাপাশি দুজন নব সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি ও তোমাকে পেয়েছেন সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি পাশাপাশি দুজন নবসারাটি আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে চলছি যে পথে সর্বনা সেই পথ থেকে কোনো মতে দুজনে একই সাথে চলছি যে পথে সর্বনা সেই পথ থেকে কোনো মতে বসে পাশে দুজন একটি জীবন আর কিছু নেই প্রয়োজন আছি দুজনে এভাবেই দিন চলেছে তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি পাশাপাশি দুজন সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে চলছি যে পথে সর্বনা সেই পথ থেকে কোনো মতে দুজনে একই সাথে চলছি যে পথে সর্বনা সেই পথ থেকে কোনো মতে বসে পাশে দুজন সারাটি প্রথম আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হোক গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে